আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন দর্শক বিশেষজ্ঞরা সবসময় বলে গিয়েছেন পৃথিবীতে মূল্যবান জিনিসটাই হচ্ছে মানুষ আর মানুষের মূল্যবান জিনিসটাই হচ্ছে মন আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনার মনও ভালো থাকবে না সুস্থতা হচ্ছে ভালো থাকার একটা মাধ্যম মন ভালো থাকার বিশেষ একটা মাধ্যম কিন্তু ভাগ্যের পরিয়াসে অনেকেই অসুস্থতা ভোগ করে অসুস্থতা ভোগ করে এক একজন ডক্টরের কাছে যায় বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে আর্থিক সমস্যা পড়ে টাকা পয়সা খরচ করে সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি দর্শক আমার সাথে যিনি আছেন সুদূর কক্সবাজার থেকে আসছেন উনি যেই সমস্যাটি নিয়ে আসছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন দর্শক বুঝতেই পারছেন আমরা সেই বিষয়ে আলোচনা করব তো দর্শক চলেন আমরা দেরি না করে ওনার সাথে কথা বলে পরিচয় হয়নি জি আসসালামু আলাইকুম স্যার নামটা বলে একটু পরিচয়টা দিবেন যে আমার নাম মানু ইসলাম আমি থেকে গেছি মূলত আমি তাই প্রবাসী আচ্ছা প্রবাসী তাই ওখানে ব্যথা ওখানে শুরু হয় তারপরে দেশে আসি দেশে আসার পরে মানে একজনের মাধ্যমে আমি স্যারের ঠিকানাটা পাইছি আচ্ছা আপনি স্যার ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার স্যারের কাছে আসলেন আমাদের হসপিটালে ভর্তি আছেন প্রায় অনেকদিন যাবৎ তো স্যার আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আপনার মূল সমস্যাটি কি ছিল বা কোথা থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি অসুস্থ আমার অসুস্থতার কোমরে আমি দুই বছর আগে একবার চিকিৎসা করেছিলাম আমি কক্সবাজার থেকে তো আসার পরে চিকিৎসা করছি মানে ওখানে তেমন ভালো হয় নাই আচ্ছা। তো খোঁজ নিয়েছি অনেক ভালো ডাক্তার আছে কিনা তা একজন মানে পাইছি শহুলা আচ্ছা। স্যার আপনার মূল সমস্যাটি কি ছিল স্যার কোমর ব্যথা ছিল আমার কোমরে ব্যথা ছিল কত বছর আগে থেকে সে ব্যথাটা বুঝতে পারলেন ব্যথা বুঝতে পারছি আড়াই বছর তিন বছর আগে থেকে ব্যথা আচ্ছা সাধারণত আমরা জানি যে কোমরে ব্যথা বা মাজায় যেটাই বলি আমরা মাজায় ব্যথা এ ধরনের ব্যথার জন্য যে রোগটি হয়ে থাকে সেটার নাম হচ্ছে পিএলআইডি অর্থাৎ আপনি পিএলআইডি রোগে আক্রান্ত হয়েছেন অর্থাৎ এই রোগে আপনি অনেক দিন যাবত ভুগেছেন অনেক ডক্টরের কাছে গিয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু আপনি প্রপার একটা ট্রিটমেন্ট পাননি জি ভাই কতজন ডক্টর দেখিয়েছিলেন আপনি আমি এর জন্য তিনটা দেখিয়েছিলাম আচ্ছা আপনি তো শুধু প্রবাসে থাকতেন কত বছর আগে আসলেন অর্থাৎ বাংলাদেশে কতজন ডক্টর দেখিয়েছেন আমি একবার দেখাইছিলাম দুই হাজার আঠাশ সাল একবার দেখাইছি আচ্ছা তারপরে দেখেছি দুই হাজার বিশ সালে একবার দেখেছি তো এখন এবার আইসি গত নভেম্বর আইসি আচ্ছা তো নভেম্বরেও দেখাইছি একবার আপনি যখন ডক্টরের কাছে গিয়েছেন স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন স্যার কি আপনাকে কখনো খুলে বলেছে যে আপনার সমস্যাটি কি ছিল মূল সমস্যাটা কি সমস্যাটা পুরো বলছে কিন্তু তারা সেভাবে ট্রিটমেন্ট দিতে পারেনি আচ্ছা ওখানে যেগুলো থেরাপি আছে এগুলো এখানে সেটা দু উন্নত না আচ্ছা আচ্ছা এখানে থেরাপিগুলো ভালো তার বিশেষ করে ভক্তের ভাই যেগুলো থেরাপি মানে কাজগুলো বেশি ভালো আচ্ছা আপনি তো আমাদের স্যারের কাছে আসলেন ট্রিটমেন্ট নিচ্ছেন অলরেডি তো আমাদের সম্পর্কে আসলে কিভাবে জানতে পারলেন যে আমরা এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি আমার এক বাগিনে মাইকফুল ডাক্তার রেফারে তোর মানে শিক্ষক জন এই ব্যথায় ভুগছিল আচ্ছা, আচ্ছা তো উনি এখানে মানে শিক্ষা মানে ওনার রেফারেন্সে আপনি এখানে আসেন আচ্ছা আপনি যখন আসলেন স্যারকে দেখালেন স্যার আপনাকে কি বলেছে যে আপনার কি হয়েছে বা এ বিষয়ে কি কিছু বলেছে না বলছে ওই আমার ফুরকে দিছে আচ্ছা। তো ওই ফুরকে দ্বারা হয়েছে মানে আমার কোমরের মানে তো এটা হ্যাঁ। মানে আমরা হ্যাঁ। যেটাকে পিএলআইডি রোগ বলি অর্থাৎ একটা ফেটে গিয়ে হ্যাঁ, আপনার ওখান থেকে জেল বের হয়ে নার্ভে চাপ খাওয়া সেই সেটার নামই হচ্ছে পিএলআইডি অর্থাৎ আপনার এই রোগটাই হয়েছে যখন আপনি এমআরআই করলেন তখন আপনার সেই রোগটা ধরা পড়ল তখন হচ্ছে স্যার আপনাকে ভর্তির কথা বলেছে কতদিন ভর্তি থাকার কথা বলেছে স্যার বলছিল পনেরো দিন ভর্তির কথা আচ্ছা। আজকে আমার বারোদিন হয়েছে বারো দিন মানে আমি এর আগে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা মানে আপনি হচ্ছে স্যার আপনাকে পনেরো দিন ভর্তি দিয়েছে আপনি বারো দিন আজকে সহ কত দিন আজকে বারো দিন হয়েছে কখন থেকে বুঝতে পারলেন যে আপনি একটু সুস্থতার দিকে যাচ্ছেন অর্থাৎ আজ থেকে তিন চার বছর আগে যেমনটা অসুস্থ ছিলেন দৈনন্দিন হাঁটা চলা জীবনযাত্রায় আপনার অনেক সমস্যায় পড়তে হয়েছে যে মানে সমস্যাটি ছিল বেশি হাঁটাহাঁটি করতে পারতাম না আচ্ছা মানে হাতে কোনো ওজন নিতে পারতাম না আমি তো মনে হচ্ছে পরিবারের একজন কর্মঠ ব্যক্তি আপনার উপরে নির্ভর করে পুরো পরিবারটা চলে যেখানে আপনি এত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আছেন কিন্তু আপনি অসুস্থতার কারণে সঠিকভাবে আপনার দায়িত্বগুলো পালন করতে পারছেন না কাজে যাইলে আপনি হচ্ছে কাজ করতে সমস্যা হচ্ছে সমস্যা হয়ে যায় সেই জায়গা থেকে আপনি আজকে অনেকটা সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ কিন্তু স্যারের ট্রিটমেন্ট অনেক ভালো যেগুলো থেরাপি যেগুলো দিছে এখানে আচিনমূলক আচ্ছা, ভালো উন্নত থেরাপি এখানে আমার ভালো থেরাপির মানে আমার মনে হয় থেরাপির কাজ করছে আপনার কিন্তু আগে জানা ছিল না যে এই ধরনের সমস্যার জন্য হচ্ছে ফিজিওথেরাপি একটা বেস্ট চিকিৎসা এটা আমার জানা ছিল না এটা কিন্তু আমরাই বাংলাদেশে প্রথম নিয়ে আসছি মানে আমাদের যে হ্যাঁ। প্রযুক্তি আমাদের যে ট্রিটমেন্ট ব্যবস্থা সবকিছু কিন্তু আমাদের অত্যাধুনিক একটা ট্রিটমেন্ট ব্যবস্থা তো সেই জায়গা থেকে আপনি কিন্তু বারো দিন থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছেন যেহেতু আপনাকে পনেরো দিন ভর্তি থাকার কথা বলেছে অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই আপনি অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন সেই সুস্থতার জায়গা থেকে আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে দেশে আছে দেশের বাইরে আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে পিএলআইডি পেশেন্ট ইতিমধ্যে আমরা সবাই জানি তো সেই জায়গা থেকে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শক উদ্দেশ্য কথা হয়েছে মনে করেন বেশি এদিক ওদিক যেখানে মানে না জানে ভালো ডাক্তার কাছে একবার আসলে হয়ে যায় আপনি এই ডাক্তার কাছে যাবেন এই ডাক্তার সব টাকা আপনার ক্ষতি হয়ে যাবে কিন্তু ভালো জায়গায় গেলে টাকা একটু বেশি গেলে কিন্তু ট্রিটমেন্টটা ভালো আমরা যেগুলো সিরিয়াস থেকে এটা ভালো আমরা সিরিয়াস দিনে দিনে আমরা সুস্থ হয়ে থাকতে পারি ইনশাল্লাহ আমার মনে করি দর্শক শুনতে পেলেন স্যার কিন্তু আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে আপনার যদি প্রপার একটা ট্রিটমেন্ট নিতে চান টাকা পয়সা আসলে বিষয় না বিষয় হচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা হচ্ছে মূল বিষয় আর সেই লক্ষ্যটা যদি আপনার ভিতরে থাকে অবশ্যই আপনি সেই জিনিসটা জাস্টিফাই করতে হবে যে আপনি কোন ডক্টরের কাছে যাবেন কোন ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্টটা যথার্থপূর্ণ একটা ট্রিটমেন্ট পাবেন তো দর্শক আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো আপনারা যেখানেই যাবেন যেখানে গেলে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন সেখানেই যাবেন দর্শক আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম